বাড়ির সামনে এসে তুই আমার বোনরা ডাকাডাকি করতেছস তোর এত বড় সাহস আমি সাহসের ঘরে জন্মাইছি তোর মতো পুঁটি মাছের জান জন্মাই নাই সাহস তো আমারই থাকবো সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই বাচ্চ বাচ্চ করতাছস বাচ্চ কোনো সন্ত্রাসী হইল আর কই ধরমু আর কই মারমু আরে যদি খালি আমি একটা ফোন দেওয়াই কাউরে দিয়া ও তো এলাকা ছেড়ে দিব নাহলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম ফেট দিস না আজম আমি তোর মতো দুই তিনটা টিকটিকি লয়া ঘুরি না টগর একাই একশো দেখেন টেক্কা ভাই আপনাকে একটা কথা বলি মন দিয়ে শোনেন আপনি সবার উপরে টেক্কা মারলেও আমার সাথে টেক্কা দিতে পারবেন না আপনি যা শুরু করছেন আপনার হাত পাও দুইটা ভাঙ্গা দুই মাসের বেড রেস্টে পাঠিয়ে দেবো বললাম জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিন অনেক দিন জেলখানায় হাওয়া বাতাস খাই না যাই জেলখানার হাওয়া বাতাস সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমারও পিস্তল আছে আমি নিয়ে ঘুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না ভাতিজা আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো না নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্তা ভালাইছি বুঝছো